কাছের ও দূরের সম্মানিত ভিউয়ার এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে শুভেচ্ছা সহ আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি শুভ সকাল আমি Subrata Saha workshop super mechanical technology Khulna polytechnic institute বিরাজমান পরিস্থিতিতে জাতীয় প্রয়োজনে ইনস্টিটিউট প্রধান অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অধীন বিভাগের যে সকল কর্মকর্তার নির্দেশনা প্রেরণা সহযোগিতা ও ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর এই ক্লাসে আমি হাজির হয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এরই ভিতরে নিশ্চয়ই রুটিন পেয়ে গিয়েছ এবং নিশ্চয়ই তোমরা অবগত আসো এবং জানো যে আজকের ঠিক এই সময়টাই নির্ধারিত আমাদের জন্য কোন বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি যার বিষয় code six seven zero six two বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য তাদের পেশাগত জীবনের জন্য খুবই তাৎপর্য বহন করে একজন ইঞ্জিনিয়ার তার পেশাগত জীবনে বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যখন তিনি কারখানায় বা শিল্প কারখানায় পেশাগত দায়িত্ব পালন করবে তখন তাকে নানাবিধ মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে তাকে কাজ করার জন্য প্রয়োজন হবে নানাবিধভাবে তার পেশাগত জীবনে এটি প্রয়োজন হবে সেজন্য এই সাবজেক্টের অধীনে বিষয়বস্তু সমূহ সম্পর্কে তার লব্ধ জ্ঞান তাকে ভালোভাবে আত্মস্থ করতে পারলেই এই সেশনসমূহের সফলতা নির্ভর করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকটি সেশনেরই একটি আলোচ্য বিষয় থাকা দরকার ঠিক সে আঙ্গিকেই আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু নির্ধারণ করেছি আমরা মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের সূচনা ক্লাস বা পূর্ব আলোচনা ঠিক এরকম একটি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি আমি তোমরা অনেকেই হয়তো অবাক হতে পারো কিন্তু অবাক হওয়ার কিছু নেই খেয়াল করে দেখো আমরা যখন পঞ্চম পর্ব থেকে ষষ্ঠ পর্বে একটি শিক্ষার্থী উন্নীত হয় তখন ক্লাসে আসার পরপরই তার কাছে এরকম একটি বিষয় অনুভূত হয় যে এই সাবজেক্টটি আমরা শুরু করতে যাচ্ছি এর ভিতরে কি আছে কি কি বিষয় পড়তে হবে কি কি বিষয় জানতে হবে কেমন করে তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসগুলো আয়োজিত হবে কি কি বিষয় জানার আছে কতগুলো ক্লাস অনুষ্ঠিত হবে কিভাবে নম্বর বিভাজিত হবে কিভাবে ভালো নম্বর পাওয়া যেতে পারে কোন কোন বইগুলো পড়তে হবে ইত্যাদি অনেক প্রশ্ন তার মনে ঘুরপাক খায় কিন্তু প্রথম দিন থেকেই যদি সিলেবাসের ভিতরে আমরা ঢুকে ক্লাস করা শুরু করি তাহলে ওর ভিতরকার সেই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই আবদ্ধ থেকে যায় যা পরিষ্কার হতে অনেক দিন সময় লাগে কিন্তু যদি আমরা প্রথম ক্লাসে খানিকটা সময় ব্যয় করে এটা নিয়ে আলোচনা করি তাহলে হয়তো তার আগ্রহটা অনেক বেড়ে যাবে এবং নিশ্চিতভাবেই সে আর আগ্রহ নিয়েই এই সাবজেক্টটি পড়া শুরু করতে পারবে অনুশীলন করতে আগ্রহ বেশি বোধ করতে পারবে এবং তার কৌশলগত দিক সে নির্ধারণ করতে পারবে ঠিক সে কারণেই আমার কাছে মনে হয়েছে অভিজ্ঞতার আলোকে যে আমরা যে কয়দিন আমরা এই আয়োজনের মাধ্যমে একত্রিত হব সেটা তো আমাদের হাতে আসেই কিন্তু খানিকটা সময় আমরা ব্যয় করতে চাই এই সাবজেক্ট নিয়ে কি বিষয়বস্তু এর ভিতরে আসে এবং কেমন করে সেই বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসব সে সম্পর্কে একটু আলোকপাত করার জন্য সে কারণেই আমাদের আলোচ্য বিষয়বস্তু মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের সূচনা ক্লাস বা পূর্ব আলোচনা শিক্ষার্থী বন্ধুরা ছোট্ট একটু বিষয় অবগত করতে চাই যে দুই প্রবিধানের জাস্ট পূর্বের দিনগুলোতে এই মেট্রোলজি নামেই কিন্তু সাবজেক্টটি ছিল যার কন্টেন্টস হয়তো অনেকটাই এরকমই ছিল কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডকে এই সূত্র ধরে একটি ধন্যবাদ দিতে চাই তারা নামকরণের দিকে একটু সুনির্দিষ্টকরণ করেছে এর সঙ্গে যুক্ত করে দিয়েছে মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি আমি তাদেরকে পুনশ্চ ধন্যবাদ দিতে চাই যে নামকরণের এই বিষয়টিকে পরিবর্তন করার জন্য শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকটি কাজের একটি যেমন উদ্দেশ্য থাকে ঠিক তেমনি আমাদের এই সেশনেরও কিছু উদ্দেশ্য থাকা উচিত এবং নিশ্চয়ই আছে নামকরণে যেরকম ছিল আলোচ বিষয়ের বস্তু নির্ধারণের যেরকম একটি ব্যাখ্যা ছিল ঠিক তেমনি সেশনের উদ্দেশ্যগুলো ঠিক এই আঙ্গিকের যে তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসের সংখ্যা সম্পর্কে এই আলোচনা থেকে আমরা ধারণা পাব তাত্ত্বিক ও ব্যবহারিক অংশের নম্বর বিভাজন সম্পর্কে আমরা ধারণা পাব সিলেবাসের বিষয় সম্পর্কে যখন আমরা পড়ব আলোচনা করব তখন প্রয়োজন বোধে আমরা রেফারেন্স বই সম্পর্কে ধারণা পাবো তাত্ত্বিক ও ব্যবহারিক অংশে কয়টি অধ্যায় আছে ব্যবহারিকে কি কি কাজ করতে হবে সে বিষয় সম্পর্কে আমরা ধারণা পাব তাত্ত্বিক অধ্যায় সময়ে কি কি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমাদের আলোচনা করতে হবে পড়তে হবে জানতে হবে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো আজকের আলোচনার মাধ্যমে এবং এই সেশনের মাধ্যমে বন্ধুরা প্রত্যেকটি কাজের যেমন একটি পরিকল্পনা থাকা উচিত শুরু এবং সময়ের সঙ্গে সম্পর্ক রেখে ঠিক তেমনি আমাদের আজকের যে এই নির্ধারিত সেশন তারও তো একটি শুরু এবং শেষ নিশ্চয়ই আছে সে আঙ্গিকে আমাদের একটু টাইম টেবিল সেশন শিডিউল তো করা উচিত ঠিক সেই আঙ্গিকে আমরা নির্ধারণ করেছি যে আলোচনার জন্য আমরা ন্যূনতম বিশ মিনিটের মতো সময় ব্যয় করব যে যে আলোচ্য বিষয় আছে নির্ধারণ করা হয়েছে এবং অন্যান্য বিষয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রয়োজনের জন্য এটি একটু এলোমেলো বা একটু আকপাস হতেই পারে আমরা সূচনা বক্তব্য শুভেচ্ছা বিনিময় পাঁচ মিনিট প্রশ্নোত্তর বাড়ির কাজ ধন্যবাদ জ্ঞাপন পাঁচ মিনিট এই আঙ্গিকে আমরা সেশনটি সাজিয়েছি এখন আমরা মূল আলোচনায় চলে যেতে চাই প্রথম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটু আগে আলোচনা করেছি তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসের সংখ্যা সম্পর্কে আমরা ধারণা পাবো এই আলোচনা থেকে সেশন থেকে তাহলে প্রথমে আমরা দেখতে চাই তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসের সংখ্যা কিভাবে আমাদের সিলেবাসে বলে দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে তারা প্রতি সেমিস্টারে আমাদের তাদের ওয়েবসাইটে প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস আপলোড করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেক শিক্ষার্থী নিশ্চয়ই সকলে না সিলেবাস সম্পর্কে খুব একটি ধারণা রাখে না দেখে না তারা যে কোনোভাবেই ক্লাস শুরু হলে বই সংগ্রহ করে পড়া শুরু করে দেয় সিলেবাসের ভিতরে কি আসে কেমনভাবে আসে কোনটা কি খুব বেশি খবর রাখার প্রয়োজন বা চেষ্টা খুব একটা করে না আজকের যে আলোচ্য বিষয় নির্ধারণ ওরও একটি কারণ কিন্তু আমার ভিতরে কাজ করেছে যেটি ছাত্রদেরকে জানানো উচিত এবং জানা উচিত যাই হোক আমাদের সিলেবাসের একদম উপরের দিকেই প্রত্যেকটি সাবজেক্টের উপরে এরকম একটি ছোট্ট টেবিল আছে টিপিসি এই সাবজেক্টের টিপিসিটা ঠিক যেমন করে আমরা দেখতে পাচ্ছি এরকম তিন নিচে দুই পিন নিচে তিন সিন নিচে তিন এটাকে বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো যে টিতে বোঝা যায় হচ্ছে প্রতি সপ্তাহে তাত্ত্বিক কয়টি পিরিয়ড অনুষ্ঠিত হবে পিতে বোঝা যায় প্র্যাকটিক্যাল কয়টি পিরিয়ড অনুষ্ঠিত হবে সিতে বোঝা যায় দুইটি সেটি হচ্ছে কয়েকটি ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি সপ্তাহে এবং একই সাথে এই সাবজেক্টে মোট কত ক্রেডিট বরাদ্দ ক্রেডিট আওয়ার বরাদ্দ আছে সেটি একইভাবে কারিগরি বোর্ড নির্ধারণ করে দিয়েছে যে তাত্ত্বিক অংশে প্রত্যেকটি পিরিয়ড হবে হচ্ছে একটি ক্লাস এবং তার জন্য এক ক্রেডিট বরাদ্দ এবং ছাত্রকে যখন মূল্যায়ন করা হবে সেমিস্টার শেষে তখন এক ক্রেডিটের জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ রাখা হয়েছে ঠিক সেই আঙ্গিকে তিন নিচে যেহেতু দুই এখানে দুই ক্রেডিট আওয়ার বরাদ্দ তিন নিচে যেহেতু তিন বোর্ডের নিয়ম অনুসারে প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হবে তিনটা পিরিয়ড একসঙ্গে ক্লাস্টার আকারে একসঙ্গে এবং সেটা একটা ক্লাস হিসেবে ট্রিটমেন্ট করা হবে এবং সেখানে একটি ক্লাস মানেই এক ক্রেডিট ঠিক সেই হিসাবে আমরা বাম পাশে টি এবং পিতে যা আছে দেখলে বাপু সিম মোট তিন ক্রেডিট আওয়ার একই সঙ্গে আমরা তিনটা ক্লাসও পাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা যদি এই আঙ্গিকে পরের বিষয়টি একটু দেখতে চাই নম্বর বিভাজনের বিষয়টি ঠিক এখন তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা যেহেতু জ্যেষ্ঠ ছাত্র ইনস্টিটিউট সমূহের তোমরা এ বিষয়টি অনেকখানি জানো যে প্রত্যেকটি অংশে অর্থাৎ তাত্ত্বিক এবং ধারাবাহিক অংশের ভিতরে আবার দুটো করে ধারা আমাদের সিস্টেমে বিরাজমান একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন একটা হচ্ছে পর্ব সমাপনী ধারাবাহিক মূল্য তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নের তাত্ত্বিক অংশে আমাদের যে দুটো অংশ আছে সেখানে বোর্ড নির্ধারণ করে দিয়েছেন এরকম একটি শতকরা হিসাব যে ধারাবাহিক মূল্যায়নে ফোরটি পার্সেন্ট এবং পর্বসমিতে সিক্সটি পার্সেন্ট ব্যবহারিকের ক্ষেত্রে বোর্ড বলে দিয়েছেন যেটা মোট নম্বর তার আবার ধারাবাহিক এবং পর্বসমিতে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম একটি মোটা দাগের বিষয় তারা নির্ধারণ করে দিয়েছেন আমাদের এই সাবজেক্টের জন্য যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক অনুরূপ তাহলে আমাদের এখানে তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নের জন্য চল্লিশ নম্বর বরাদ্দ আছে পর্ব সমাপনীতে ষাট ব্যবহারিকের জন্য যেটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরটি যেরকম দেখতে পাচ্ছ অনুরূপ কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা আর আমাদের এই সেশন সমূহে আলোচনা করার সুযোগটা থাকলো না পর্ব সমাপনী যে ষাট নম্বর এটি তোমরা পর্ব সমাপনী পরীক্ষা যখন বোর্ড কর্তৃপক্ষ এবং ইনস্টিটিউট কর্তৃপক্ষ সম্মিলিতভাবে আয়োজন করবে ব্যবস্থাপনা করবে তখন তার মধ্যে তোমরা প্রাপ্ত হবে কিন্তু ধারাবাহিক মূল্যায়নের চল্লিশ নম্বর এটি তোমরা কিছুটা কাজ করেছো ইনস্টিটিউটে এর ভিতরে আর এখন যে ক্লাসগুলো হচ্ছে এর মাধ্যমে তোমরা প্রাপ্ত হবে সে বিষয়টি খানিকটা তোমরা এর ভিতরে জেনেছো আর কিছুটা অংশ এর পরের আলোচনা থেকে জেনে নি জানতে পারবে তোমরা একটু ধৈর্য ধরো তাহলে এই যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা বুঝলাম যে আমাদের দেড়শো নম্বরের বিভাজনটি এইভাবে ঘটবে এখন আমরা একটু দেখতে চাই যে বোর্ড আমাদের জন্য এই সিলেবাসটি যদি আমরা অনুসরণ করি তাহলে রেফারেন্স বই হিসাবে কি কি নির্ধারণ করেছে আসলে আজকের যে দুনিয়া যেখানে টেকনোলজির উপরে সকল কিছু নির্ভর করতেছে এবং টেকনোলজি দ্বারাই আমাদের বলা যায় সকল কিছু পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে ঠিক এখন যে দৃশ্যমান পাঁচটি বই এর মধ্যেই কিন্তু সকল কিছু সীমাবদ্ধ থাকবে বা থাকা বাঞ্ছনীয় এমন কোনো বিষয় কিন্তু মোটেই সমীচীন নয় কিন্তু বোর্ড যেহেতু সিলেবাস প্রণয়ন করেছে সেখানকার কারিকুলাম বিশেষজ্ঞগণ ছিলেন তারা মনে করেছেন যে যে কন্টেন্টসগুলো সিলেবাসের ভিতরে দেওয়া হয়েছে সেইগুলো যদি আমরা বুঝতে চাই দেখতে চাই তাহলে খুব সহজেই এই বইগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা খুব সহজেই হাতের মধ্যে পেয়ে যেতে পারি একই বিষয় হতে পারে যে আমাদের যে বড় বড় ইনস্টিটিউটগুলো আছে তাদের রেফার তাদের যে ইনস্টিটিউটের লাইব্রেরি সেখানে এই বইগুলো পর্যাপ্ত পরিমাণে সংরক্ষিত আছে এই সকল ভাবনা থেকে এই রেফারেন্স বইগুলোকে তারা উল্লেখ করেছেন কিন্তু একজন শিক্ষার্থী হিসাবে আমরা আমাদের সিলেবাসের কন্টেন্টস এর বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আমরা যে কোনো জায়গা থেকে আমরা তার উত্তর খুঁজে নিতে পারবো এবং সেটি কিন্তু আমাদের জন্য উন্মুক্ত নিচের যে দুটো বই চার নম্বর এবং পাঁচ নম্বর এই দুটো বই স্পেশালি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কাজের জন্য নির্ধারিত এখান থেকেও কিন্তু আমরা তাত্ত্বিক বিষয়ের ধারণা অনেকটাই নিতে পারব ধন্যবাদ তোমাদেরকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থেকেছ আমরা এর পরে একটু যেতে চাই যেমন করে বললাম যে তাত্ত্বিক অংশের সিলেবাসের ভিতরে কি কি বিষয় আছে সেগুলো দেখতে চাই তোমরা সিলেবাসটা যদি একটু দেখে নাও বা যারা দেখেছো তারা জানো যে তাত্ত্বিক অংশে মোট বারোটি অধ্যায় আছে সত্যিকারভাবেই আমরা আজকের সেশন সহ আগামীতে যে কয়টি সেশন পাবো সেটি তোমরা হয়তো জানো অথবা আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই মোট বারোটি সেশন আপাতত আমার আমার জন্য নির্ধারিত তাহলে আমরা কিন্তু মোট আজকের সেশন শুরু বারোটি সেশনই আমরা একসঙ্গে উপস্থিত পারব আমার ভীষণ ইচ্ছা এবং তোমাদের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি আজকের সেশনের মাধ্যমে সিলেবাসের এই বারোটি অধ্যায় কিন্তু আগামী সেশন এর মধ্যে আমি তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্য তুমি এটি জানা থাকা উচিত তোমাদের যে একজন শিক্ষার্থী হিসাবে অধ্যায়ের প্রত্যেকটি বিষয় কোনো ক্লাসে আলোচনা করা একজন শিক্ষার্থীর জন্য দরকার পড়ে না অধ্যায়ের ভিতরে অনেক আর্টিকেল থাকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি এবং একটু জটিল নিশ্চয়ই সেইগুলো আলোচনা করলেই শিক্ষার্থীর জন্য খুব সহজ হয় এবং তার জন্য অধ্যায়টি শেষ করতে সুন্দর হয় ঠিক সেই আঙ্গিকে আমরা আগামী সেশনগুলোতে এই বারোটি অধ্যায় আলোচনা করার চেষ্টা করব এরপরে প্র্যাকটিক্যাল অংশে ব্যবহারিক অংশে মোট কিন্তু এগারোটি অধ্যায় কাজ আছে আমরা সেগুলো যতটুকু করতে পেরেছি করব বাদ বাকিটা কিন্তু আমরা পরবর্তী যে সময়টুকু যদি আমাদের সুযোগ আসে তখন আমরা করার চেষ্টা করব যে অংশটি আমাদের পর আগামী সেশনগুলোতে আর আলোচনা করার কোনো সুযোগ থাকবে না ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমরা এর পরে চলে যেতে চাই অধ্যায় ভিত্তিক আমাদের যে আলোচনাগুলো আছে কোন অধ্যায়ে কি কি বিষয় আমাদের সিলেবাসের ভিতরে পড়তে হবে জানতে হবে আলোচনা করতে হবে সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই দেখো এখানে মোট চারটি অধ্যায়ের কথা বলা হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় প্রথম অধ্যায় মেট্রোলজির ধারণা গ্রহণ এই অধ্যায়ের ভিতরে খুব গুরুত্বপূর্ণ করে যদি আমরা দেখি তাহলে মেট্রোলজির কি কেন সংজ্ঞা জানা উচিত প্রিসিশন অ্যাকুরেসি এবং কস্ট ইন্সপেকশনের সাপেক্ষেদের মধ্যে আন্তঃসম্পর্ক জানা খুব জরুরি কোসাইন এরার সম্পর্কে ধারণা থাকা জরুরি এবং এটি অবশ্যই একজন শিক্ষার্থীর জানা প্রয়োজন তারপরে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের উপরে টেম্পারেচার প্রেশার এবং অ্যালাইনমেন্টের কি প্রভাব এই সম্পর্কে ধারণা নেওয়া উচিত এবং এই আলোচনাগুলো কিন্তু আগামীতে আমরা করার চেষ্টা করব দ্বিতীয় অধ্যায় নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে শিক্ষার্থীরা আমরা এখানে দেখব দেখার চেষ্টা করব যে নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝায় বিভিন্ন ধরনের নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট যেমন straight edge spirit level radius gauge angle gauge combination set এদের গঠন কাঠামো এবং এদের ওয়ার্কিং প্রিন্সিপাল ইত্যাদি আমরা জানার চেষ্টা করব তৃতীয় অধ্যায় তো খুবই গুরুত্বপূর্ণ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট এর ভিতরে অনেক আলোচনা আছে সিলেবাসের ভিতরে তোমরা দেখা দেখলে দেখবা অনেকগুলো আর্টিকেল আছে আমাদের পড়তে বলছে জানতে বলছে এবং সত্যিকারভাবে অনেক গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্টের কথা এখানে বলেছে আমরা এখানে অনেক ইনস্ট্রুমেন্ট দেখার চেষ্টা করব আগামী সেশনগুলোতে তো এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এরকম হতে পারে যেমন মেজারিং প্রেসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে কি বুঝায় ভার্নিয়ার ক্যালিপার কেমন এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট বলতে কি বুঝায় তারপরে হতে পারে vernier bevel protractor gear tooth vernier এদের ওয়ার্কিং প্রিন্সিপাল এদের কনস্ট্রাকশন ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আগামী দিনগুলোতে আলোচনা করার চেষ্টা করব তারপরে হতে পারে হচ্ছে আমাদের যেমন ডিজিটাল এবং ডায়াল মাইক্রোমিটার আছে এইগুলোর গঠন কাঠামো এবং কার্যনীতি সম্পর্কে আমাদের জানার চেষ্টা করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি নীতি আছে যেটা আমরা উপরের ক্লাসে যারা আমরা পড়তে চাই প্রত্যাশা আছে তাদের জন্য সেটা হচ্ছে গেজিংয়ের ক্ষেত্রে টেইলর্স প্রিন্সিপাল তারপরে আমাদের এই গেজিংয়ের উপরই আরও কয়েকটি আলোচনা আছে সেটা হচ্ছে telescopic hole plug ring snap gauge go gauge not gauge not go gauge ইত্যাদি সম্পর্কে আমাদের এর গঠন কাঠামো এবং এদের ওয়ার্কিং প্রিন্সিপাল এদের সংরক্ষণ যত্নতি ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করার সুযোগ আছে এবং আমরা আলোচনা করার সম্ভব মতো চেষ্টা করব চতুর্থ অধ্যায়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের কয়েকটি ইনস্ট্রুমেন্ট আমি মনে করি তোমাদের ড্রয়িং সাবজেক্ট যে শেষ করেছো দুটো তার ভিতরে খানিকটা জেনে এসেছো না জানলেও সমস্যা নেই আমরা এখানে জানার চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট এর ভিতরে আলোচনায় আসে হচ্ছে protractor vernier bevel protractor sine bar আমরা খুব বেশি করে জানার চেষ্টা করব ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের গঠন কাঠামো কার্যনীতি এবং সাইন বার সাইন সেন্টার এবং সাইন বারের ব্যবহার এই জিনিসগুলো আমরা খুব বেশি করে জানার চেষ্টা করব এবং একই সাথে সাইন বার ব্যবহার করে কি করে অ্যাঙ্গেল মাপতে হয় তার হিসাব নিকাশ আমরা জানতে চেষ্টা করব বন্ধুরা পরের অধ্যায়গুলোতে কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় দিকে যদি তোমরা দৃষ্টি দাও তাহলে দেখবা দুটো অধ্যায়তেই পৃষ্ঠতল পরিদর্শন সম্পর্কিত কথা এখানে বলা আছে সপ্তম অধ্যায় বলা আছে পৃষ্ঠতল পরিদর্শন এবং পরিমাপের এখান থেকে ধারণা নিতে হবে সত্যিকার অর্থেই সপ্তম অধ্যায় কিন্তু বলেছে যে আমরা যে সকল প্রোডাকশনে যাই প্রোডাক্ট তৈরি করি আমাদের ওয়ার্কশপগুলোতে সেখানে প্রত্যেকটি অবজেক্টের অনেকগুলো সারফেস নিয়ে এক একটি অবজেক্ট তৈরি হয় সেই সারফেসগুলোর মসৃণতা কোন লেভেলের থাকে কোন মাত্রায় থাকে সেই জিনিসগুলো আমাদেরকে একটু এখানে জানতে বলতেছে ধারণা নিতে বলতেছে তা আমরা এখানে জানার চেষ্টা করব সারফেস টেকচারের প্রকারভেদ এবং কোন কোন পদ্ধতিতে এই জিনিসগুলো আমরা মাপতে পারি রাফনেস সারফেস রাফনেস বলতে কি বোঝায় ওয়েভিনেস ফ্লস এই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা নিব যে এইগুলো বলতে কি বোঝায় এবং আরেকটি জিনিস আমরা এখানে দেখার চেষ্টা করব যে সারফেস ফিনিশের আইএসও মেথড এই জিনিসগুলোকে কিভাবে কেটিং করেছে ম্যাক্রো ইন্টারফেরোমিটার সম্পর্কে আমাদের একটি বর্ণনা এই সপ্তম অধ্যায় শিখতে বলেছে বা জানতে বলেছে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব পঞ্চম অধ্যায়ের দিকে যদি চলে যাই ঠিক এই আঙ্গিকে ওখানে আলোচনা করার চেষ্টা করা হবে এবং জানতে বলেছে যে এই সারফেস যে রাফনেস বা ফিনিশিং বা এই যে ওয়েভিনেস বা ফ্লস এই জিনিসগুলোকে আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কি করে মাপতে পারি সেই সম্পর্কে এখানে বিস্তারিত আমাদের কিছু কথাবার্তা আছে যে জিনিসগুলো আমাকে জানতে হবে এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ভিতরে কয়েকটি ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমাদের গঠন কাঠামো এবং কার্যনীতি ভালো করে জানতে হবে যেমন হচ্ছে আমাদের মনোক্রোমেটিক লাইট সোর্স ব্যবহার করে কি করে সারফেসের ফ্ল্যাটনেস চেক করতে পারি ইন্টারফেরোমিটার ব্যবহার করে কি করে আমরা সারফেসের ফ্ল্যাটনেস চেক করতে পারি এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো যে আমরা পরবর্তী অধ্যায়গুলোতে কেমন করে আমরা সেশনগুলোকে আমরা সুবিন্যস্ত করব। আমরা এখন চলে চলে যেতে চাই ষষ্ঠ অধ্যায়ে আমরা কি সিলেবাসের ভিতরে আছে খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আছে যার ধারণা তোমরা বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস এবং মেশিন শপ প্র্যাকটিস থেকে অলরেডি অনেকখানি পেয়ে গেছে আমি মনে করি সেটা হচ্ছে লিমিট ফিট এবং টলারেন্স অর্থাৎ অ্যাসেম্বলিং ডিসঅ্যাসেম্বলিং এবং আমাদের ভিতরে যেটা থাকে হচ্ছে সমন্বয় সাধনের একটি বিষয় যে যন্ত্রাংশ তৈরি করলাম একাধিক পার্টস নিয়ে তাদের মধ্যে যে আমাদের ইন্টারচেঞ্জেবলের যে একটি বিষয় থাকবে সেটি কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে এই অধ্যায়ে আমরা জানার চেষ্টা করব basic size nominal size deviation tolerance clearance zero line ইত্যাদি সম্পর্কে ধারণা নেব ডিফারেন্ট টাইপস অফ টলারেন্স সম্পর্কে ধারণা দেব এবং লিমিটস এবং ফিট সম্পর্কে আইএসও যে সিস্টেমটি প্রবর্তন করেছে সেই সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব অষ্টম অধ্যায়ে এসে দারুণ একটি বিষয় বলেছে যেটা একেবারেই আমাদের ব্যবহারিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা যে lathe machine drill machine milling machine আমাদের ওয়ার্কশপগুলোতে ব্যবহার করি এখানে বলতে এসে সিলেবাসের ভিতরে যে তোমরা তার অ্যাকুরেসি চেক করা কতখানি গুরুত্বপূর্ণ সেটা তোমরা একটু খেয়াল করে দেখো বা অনুধাবন করার চেষ্টা করো আমরা এই অধ্যায়ে জানার চেষ্টা করব যে কারেক্ট অ্যালাইনমেন্ট এর প্রয়োজনীয়তাটা কি এবং এটা তোমরা নির্ধারণ করার চেষ্টা করো এবং লেদ ড্রিল এবং মিলিং মেশিনের এই অ্যাকুরেসি চেক করার প্রসিডিওর সম্পর্কে তোমরা একটু ধারণা নাও আমরা কিন্তু অষ্টম অধ্যায় এই বিষয় সম্পর্কে দেখার চেষ্টা করব এরপরেই আমরা চলে যেতে চাই নবম অধ্যায়ে ইন্সপেকশনের চমৎকার একটি পদ্ধতিই হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট অর্থাৎ ইন্সপেকশন করব সেখানে অধিকাংশ কাজই কিন্তু করা হয় কোনো কিছুকে নষ্ট না করে তাই নন ডিস্ট্রাকটিভ টেস্ট হচ্ছে ইন্সপেকশনের যতগুলো মেথড আছে তার ভিতরে একটি ঠিক তাই নবম অধ্যায়ে আমরা দেখব এবং জানব সেটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট বলতে কি বোঝায় এবং কত রকমের মেথড আছে নন ডিস্ট্রাকটিভ টেস্টে সেই জিনিসগুলো এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ দুই তিনটি মেথড সম্পর্কে আমরা এখানে আলোচনা করব এবং দেখব আমাদের সিলেবাসের ভিতরে বলেই দিয়েছে জানার জন্য সেটা হচ্ছে ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন প্রসিডিউর এবং এক্স রে ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং পার্টসের ইন্সপেকশন প্রসেস সম্পর্কে ধারণা নেওয়ার জন্য দশম অধ্যায় আমরা জানতে পারবো হচ্ছে স্ক্রু থ্রেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে স্ক্রু থ্রেড সম্পর্কে ধারণা থাকবে না এটি খুব গণিত বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দশম অধ্যায় স্পেশালি বলা হচ্ছে কি স্ক্রু থ্রেড সম্পর্কে তোমাদের অনেক ধারণা আছে নাট বোল্ট স্ক্রু সম্পর্কে একজন মেকানিক্যাল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারদের ব্যাপক ধারণা মানুষে মনে করে কিন্তু বাস্তবে দশম অধ্যায় আমাদেরকে জানার কথা বলেছে যে স্ক্রু থ্রেডের বিভিন্ন টেকনোলজি এবং স্পেশালি স্ক্রু থ্রেডের যে অ্যাভারেজ ডায়ামিটার ইফেক্টিভ ডায়ামিটার সেইটা কোন কোন পদে মাপা যায় সেই সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করতে বলেছে এবং সেটি জানতে বলেছে আমরা এগারো অধ্যায় জানবো মান নিয়ন্ত্রণ ইন্সপেকশন করব কাজ করব কিন্তু তার যদি মান না থাকে এবং সেই সম্পর্কে একজন ইঞ্জিনিয়ার হিসেবে যদি কোনো ধারণা না থাকে তাহলে খুবই বলা যায় যে একটি লজ্জার বিষয় সেই কারণে আমরা যারা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছি আমাদের মান নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা থাকতে হবে এই এগারো অধ্যায় আমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে মান নিয়ন্ত্রণ কাকে বলে কতভাবে মান নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং কয়েকটি ইন্সপেকশনের মেথড সম্পর্কে একটু ধারণা দেওয়া হচ্ছে যেমন স্যাম্পল ইন্সপেকশনিং কি কত প্রকারের স্যাম্পল ইন করা যেতে পারে তারপরে ইন্সপেকশনের জন্য স্যাম্পল ইন্সপেকশন মেথডের ভিতরে ডেভিয়েশন কন্ট্রোল চার্ট সম্পর্কে ধারণা অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং বলতে কি বোঝায় ইত্যাদি সম্পর্কে একটু আমরা জানব বারোতম অধ্যায়টা একেবারেই একটু ভিন্ন রকম সেখানে হচ্ছে বলতে চাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি যেটা আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম বিগত অধ্যায়গুলোতে শিখলাম কিন্তু যখন আমরা পেশাগত জীবনে চলে যাব তখন সেখানে আমরা যদি ঠিক এই জিনিসগুলোই পেয়ে যাই তাহলে তো খুব ভালোই কিন্তু এর থেকে আধুনিকতম যদি কোনো প্রযুক্তি আমাদের মেট্রোলজির আঙ্গিকে ব্যবহার করতে হয় তাহলে আমরা কি দেখতে পাবো সেখানে সঙ্গে আমরা মিলিয়ে চলতে পারবো তো সেই বিষয়টি সম্পর্কে একটু বারোতম মধ্যে ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে সাম্প্রতিক প্রবণতাটা কি মেট্রোলজি চলতেছে বারোতম অধ্যায় বলেছি যে মেট্রোলজিতে যা যা আমরা শিখেছি তার বাইরেও কিন্তু বর্তমানে চলতেছে যে লেজার ব্যবহার করে কি করে মেজারমেন্ট করে নেওয়া যেতে পারে ইলেকট্রো অপটিক্যাল ইন্সপেকশনিং সম্পর্কে এখানে ধারণা দেওয়ার চেষ্টা করেছে ভিডিও মেট্রোলজি ভীষণ মেট্রোলজি ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা বারোতম অধ্যায়ে ধারণা নেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে আমরা বিভিন্ন অধ্যায় সমূহে কি কি বিষয় সম্পর্কে সিলেবাসের ভিতরে পড়তে বলেছে জানতে বলেছে সেই সম্পর্কে খানিকটা ধারণা পেলাম আমরা আগামী সেশনগুলোতে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এখন আমরা এই যে আলোচনাটুকু হলো এখান থেকে নিশ্চয়ই তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে যে এই এই বিষয়গুলো আমরা বুঝতে পারি আসলে আমি একটু আগামী সেশনগুলোতে আমার সঙ্গে থাকবে অথবা আমি তোমাদের সঙ্গে থাকব অথবা দুটোই তাই না কিন্তু কথাটি হচ্ছে যে প্রশ্ন আজকে না করতে পারলে কমেন্টসে জানাতে পারতেছ কি পারতেছ না সেটা জন্য বিষয় কিন্তু আমি অনুরোধ করব যে এই সেশন শেষে যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে প্রশ্ন তৈরি হয় সেগুলো তোমরা কমেন্টস জানিয়ে দিবে এবং প্রত্যেক সেশন শেষে আগামীতে তোমাদের কমেন্টসে জানিয়ে দেবে আমি পরবর্তী সেশনগুলোতে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতের কথা বলে রাখি আমাদের সেশন সময় শেষ হলেও আমরা একদম প্রথম দিকে যেটা বলেছিলাম আমার অ্যাড্রেসে যেগুলো দিয়েছিলাম যোগাযোগের যদি পরবর্তীতে শিক্ষা সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে ওই অ্যাড্রেসগুলোতে যোগাযোগ করবে আমি তোমাদেরকে সকল উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে আলোচনাগুলো হলো এখান থেকে আমার মনে হয় তোমাদের এরকম কোনো কোশ্চেন থাকতে পারে যে সির যে দুটো ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা দুটো যদি একটু বলা হয় ভালো হয় আমি আবার রিপিট করতে চাই হয়তো অনেক শিক্ষার্থী জানে কিন্তু কোনো কোনো শিক্ষার্থী হয়তো নাও জানতে পারে সিতে দুটো অর্থ হচ্ছে সির যে একটা হচ্ছে total credit hour of this subject আর একটা হচ্ছে number of total class per week of this subject সেটাই হচ্ছে সির দুটো ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর পির নিচে তিনের অর্থ হচ্ছে থ্রির অর্থ হচ্ছে যে একটি সপ্তাহে মোট তিনটা পিরিয়ড অনুষ্ঠিত হবে কিন্তু বোর্ডের নির্ধারিত রুলস অ্যান্ড রেগুলেশনস হচ্ছে প্র্যাকটিক্যাল একটি ক্লাস হবে তখনই ক্লাস সে পরিগণিত তখনই যখন তিনটা পিরিয়ড একসঙ্গে ক্লাস্টার হিসাবে বা সংযুক্ত হিসাবে আয়োজিত হবে তখনই সেটা হবে প্র্যাকটিক্যাল ক্লাস হিসাবে পরিগণিত হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আমরা এখন সেশনের একদম শেষের দিকে চলে এসেছি শেষের দিকে এসে একটু কি তোমাদেরকে মানসিক চাপ দেওয়া উচিত আমার তো মনে হয় দেওয়া উচিত নাকি দেওয়া উচিত না দেখা যাক কি হয় যদি বলি আগামী সেশনে তোমরা এই এই বাড়ির কাজগুলো করে আমাকে দেখিয়ে দিবে জানিয়ে দিবে তাহলে কি খুব অতিরিক্ত বলা হবে আমার মনে হয় না দেখা যাক কি হ্যাঁ এই সেশন শেষে কোনো বাড়ির কাজ নেই জানিয়ে দিলাম কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই মানসিক প্রস্তুতি রাখবে আগামী যে সেশনগুলো আমরা আয়োজন করতে যাচ্ছি সেখানে কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে এবং সেই বাড়ির কাজগুলো তোমরা করবে করে সংরক্ষণ করবে ইনস্টিটিউটে তোমরা যখন ফিরতে পারবে তখন সেই সেশনে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হলো তার উত্তর তোমরা করে তোমাদের বিষয় শিক্ষককে দেখিয়ে ওই যে ধারাবাহিক তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নের নম্বরটি তোমরা বিষয় শিক্ষকের কাছ থেকে নিয়ে নিবে এটাই হচ্ছে তোমাদের জন্য একটি নোটিশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সেশনের একদম শেষ প্রান্তে এতক্ষণ আমার এই সেশনে তোমরা ধৈর্য ধরে অংশগ্রহণ করেছো এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ যারা এতক্ষণ অংশগ্রহণ করলেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ যারা আমার এই সেশনে টেকনিক্যাল সহযোগিতা করে সমর্থন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং একটি নোটিশ দিয়ে অনুরোধ সাপেক্ষে যে পরবর্তীতে এই সেশনটি দেখার জন্য এই উজ্জ্বলতম ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ জানিয়ে আমার সেশন এখানেই আনুষ্ঠানিকভাবে শেষ করছি সকলকে পুনরায় ধন্যবাদ এবং আগামীতে আবার এই কণ্ঠ নিয়ে হাজির হব এই প্রত্যাশা করে শেষ করছি ধন্যবাদ আমার